আয়াতের অপব্যাখ্যা করে আহলে কুরানরা বলছে হাদিস মানা যাবে না আর এরা সবাই মূর্খ কোরআনের জ্ঞানও নাই হাদিসের জ্ঞানও নাই তবে ফতুয়াটা আগেই দিয়ে নি যাদেরকে দেখতে পাবেন যেমন হিজবুত তাওহিদ আছে না বাইজেদ খান পন্নির প্রতিষ্ঠাতা তার জামাই এখন চালাচ্ছে জামাইটা হলো ভূত একান্তই মূর্খ একবারে অজ্ঞ একবারে বেহায়া তার এলেম নাই কিন্তু কথা বলে মানুষকে পথভুষ্ট করে এই অজ্ঞ জাহেলের পিছনে যেই ছুটবে তার সাথে আপনারা সম্পর্ক ছিন্ন করবেন মনে থাকবে আহলে কোরআন যারা দাবি করে শুধু হাদিস মানব কি কোরআন মানব হাদিস মানব না তারা হলো কাফের তারা কি কাফের তারা কি কাদিয়ানিরা কি আহলে কোরআনরাও কি কাফের এরা মরে গেলে জানাজায় যাবেন না মনে থাকবে জানাজায় যাওয়া হারাম এরা যদি কষায়ের ব্যবসা করে কষাই বুঝেন তো তাহলে এদের দোকান থেকে গোস্ত কিনা যাবে না হারাম এদের জবে করা পশুর গোস্ত খাওয়া কি হারাম এদেরকে আপনাদের গোরস্থানে দাফন করবেন না মনে থাকবে এরা হলো কাফের কাফেরদেরকে মুসলিমদের গোরস্থানে দাফন করা যাবে না অসুস্থ হলে দেখতে যাবেন না বোঝা যায়নি মনে হয় সেটা আপনার মা হতে পারে সেটা আপনার বাপ হতে পারে সেটা আপনার ছেলে হতে পারে কিন্তু মারা গেলে দেখতে যাবেন না জানাজা যাবেন না দাফন করতে যাবেন না অসুস্থ হলে দেখতে যাবেন না মনে থাকবে যদি কাফেরকে কাফের না বলেন তাহলে আপনিও কি আপনিও কি মুশরেককে যদি মুশরেক না বলেন তাহলে আপনিও কি মুশরেক এবার আসুন ভ্রান্তির মূল কারণ আমাদেরও সচেতন হতে হবে বাংলাদেশে অধিকাংশ মানুষের ইসলামী দলগুলোর একটা বদ অভ্যাস তারা কোরআন পড়ে নিজের মতো বুঝে কোরআন পড়ে কার মতো বুঝে আচ্ছা কোরআন কি ওর উপরে নাজিল হয়েছে না মোহাম্মদের উপরে নাজিল হয়েছে তো ওর মতো বুঝবে কেন কোরআন কি ওর বাপের পৈতৃক সম্পত্তি আমার নবীর উপরে আপনার নবীর উপরে মোহাম্মদ সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে এই অর্থটা তিনি ভালো জানেন না এই টেরা হুজুর ভালো জানেন হ্যাঁ এই তার সিঁড়া মুল্লা ভালো জানে না আল্লাহ রাসুল ভালো জানেন রাসুলের ব্যাখ্যাটা নিলে কি সমস্যা শুনুন এবার একটার পর একটা আয়াত বলছি ভালো করে কানে নেবেন আল্লাহ বলছেন একশো নম্বর আয়াত সোরা বাকারা আল্লাহ বলছেন ফাইন আমানু তারা যদি তারা যদি ইমান আনে বিমিসলিমা তোমরা যেভাবে ইমান এনেছে এখানে কাপ দ্বারাও বলতে পারতেন কিন্তু মিছিল দ্বারা বলেছেন আল্লাহ মানে অর্থটা এত শক্ত হয়ে গেছে এবার যে আল্লাহ সাহাবায়করামকে লক্ষ্য করে বলছেন যে তোমরা যেভাবে ইমান এনেছ ঠিক এইভাবেই একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে হুবহু যদি অন্যরাও ইমান আনে ফকাদিহ তাদাও তাহলে তারা হেদায়ত প্রাপ্ত হবে বুঝেছেন এবার আল্লাহ বলছেন নবী সাহাবিরা যেভাবে ইমান এনেছে ঠিক অন্য সকল লোক যত লোক ইমান আনবে যদি ইমানটা তাদের মতো হয় বুঝছেন এর দ্বারা বোঝানো হয়েছে শুধু ইমান না আকিদা আমল আখলাক এবাদত তাওকিফি এবাদতে মোয়ামালা যদি মোয়ামালার ক্ষেত্রে উসুল যেটা মূলনীতি যেটা সারি উসুল উদ্দিন যেটা এর সাথে যদি সাহাবিদের মিল থাকে ফাঁকা দিহ তাদাও তবেই তারা হেদায়ত পাবে খুব কঠিন শর্ত অর্থাৎ আমাদের ইমান হতে হবে কাদের মতো উত্তর দেন কাদের মতো সাহাবিদের মতো এর যদি একটুকু ব্যতিক্রম হয় তাহলে আমরা হেদায়ত পাবো না আল্লাহ বলতে ফাঁকা দিই তাদাও তাহলে সে হেদায়ত পাবে ওয়াইন তাওয়াল্লা পরের বাক্যটা যদি এই শর্ত থেকে এই শর্ত যদি কেউ মেনে না নেয় এই শর্ত থেকে যদি কেউ বেরিয়ে যায় তাহলে সে ভ্রষ্টতার মধ্যেই থাকবে সে জাহান্নামীদের মধ্যেই থাকবে সে বক্রতার মধ্যেই থাকবে বলুন নাউজবিল্লা কঠিন শর্ত কিয়ামত পর্যন্ত যার ইমান আমল আকিদা মানহাজ সাহাবিদের মানহাজের আলোকে সাহাবিদের আকিদার আলোকে সাহাবিদের আমুলের মতো হবে না সে ব্যক্তি কি সে ব্যক্তি কি কতভ্যষ্ট বাতিল আল্লাহ বলছেন চলুন আরো শক্ত কথা এসেছে হাদিসের মধ্যে ওটা পরে বলছি একশো পনেরো নম্বরে একসুরা নেশা আল্লাহ রব্বুল আলম বলছেন অমাই শাহ রসুল তাবেনে যে পথে চলেছেন এই পথ এই মানহাজের বাহিরে যে চলবে আল্লাহ বলছেন নুয়াল্লিহিমা তাওয়াল্লাহ ও যেদিকে চলতে যায় আমি তাকে সেদিকে চলার সুযোগ করে দিব অনুসলিহি জাহান্নাম এবং আমি তাকে জাহান্নামে আছাড়া মারব তাহলে শাস্তিটা কম না সোরা বাকার একশো সাঁত্রিশ নম্বর আয়তের আল্লাহ বললেন আল্লাহ স্পষ্ট করে বলে দিলেন তারা বক্রতার মধ্যে থাকবে ভ্রষ্টতার মধ্যে থাকবে তারা জাহান নামের পথেই থাকবে আর এখানে বললেন নুসলিহি জাহান্নাম যদি সাহাবা কেরামের এবং রাসুল সাল আলাইসাল্লামের মানহাসকে না ধরে তাহলে আমি তাকে জাহান নামে নিক্ষেপ করব কে বললেন জাহান নামে আসার দিবেন আল্লাহ রসুল বলছেন দুই হাজার ছয়শো একচল্লিশ নম্বর হাদিস এই হাদিসটা আপনারা বারবার শুনেছেন আমি ওইদিকে যাব না আল্লাহ রাসুল বললেন বানিসরায়েলরা বিভক্ত হয়েছিল বাহাত্তর দলে আমার উম্মত বিভক্ত হবে তিয়াত্তর দলে কুল্লু ফিন্নার ইল্লা মিল্লাতাও ওয়াহেদা এই তিয়াত্তর কাতারের আমার উম্মতের তিয়াত্তর কাতারের মধ্যে কাতার কিন্তু কাতার কোথায় হয় বাজারে কাতার কোথায় হয় বাজারে হ্যাঁ মসজিদে কিসের কাতার তাহলে বোঝা গেল বোঝা গেল দলাদলি হবে নামাজ যারা পড়ে তাদের মধ্যেই বুঝেননি মনে হয় ভাষাটা কি এরাই তিয়াত্তর কাতারের বাহাত্তর কাতার কোথায় যাবে কোথায় এক কাতার যাবে কোথায় জান্নাতে সাহাবিরা প্রস্ত করলেন তাহলে ওই জান্নাতি কাতার কোনটা তাই না রসুল সাল্লাহ সাল্লাম উত্তরটা কি দিলেন মানা আলাইহি ও আসহাবি আমি এবং আমার সাহাবিরা যে আদর্শ যে পথ যে নীতি যে পদ্ধতি যে মানহাজের উপরে আছে এর উপরে এটাকে যারা আঁকড়ে ধরে থাকবে তারা ওই জান্নাতি কাতারে থাকবে এবার বুঝে আসছে বুঝে আসছে কানের মধ্যে ঢুকছে তো ঢুকেনি এখনো এখনো ঢুকেনি আরেকটা কঠিন শর্ত বলেছেন মুস্তাদাকে হাকিমে আসছে তিনশো আঠারো নম্বর হাদিস এই হাদিসে একটা শব্দ উল্লেখ করেছেন আল্লাহ রাসুল কঠিন ও আল্লাহ রাসুলের মৃত্যুর পরে সাহাবিদের গ্যারেন্টি নেননি গ্যারেন্টি দেননি বলছে আজকের দিনে আমি এবং আমার সাহাবিরা যে নীতির উপরে যে মানহাজের উপরে আছে এর উপরে যারা থাকবে তারা কি জান্নাতি তাহলে রাসুলের মৃত্যুর পরে কি হবে এই গ্যারেন্টি আল্লাহ রাসুল নেন বলছে আমি এবং আমার সাহাবিরা আজকে যে নীতির উপরে আছে আজকে আগামীকাল না আমি আগামীকাল নাও থাকতে পারে আমি সাহাবিদের দেখছি তারা সঠিক নীতির উপরে আছে দেখেন এই হাদিসটা আরো শক্ত করে দিয়েছে বন্ধুরা আমার চলুন এখন বুঝে নি আমরা একটু ভাগ করে দিই আপনার আচরণ হবে কার মতো আল্লাহ রাসুল এবং সাহাবিদের মতো তাবেইদের মতো মনে থাকবে কেন সাহাবিদের মতো হবে তাবেইদের মতো হলো উসমান বিন মাহজুন রদিয়াল্লাহ আনহ মুস্তাদ আহমদের হাদিস সনদে একটু ত্রুটি থাকলেও কেউ কেউ এটাকে হাসান বলতে চেয়েছেন কিন্তু সার্বিকভাবে সালাফ শব্দটা আল্লাহ রাসুল বহু জায়গায় ব্যবহার করেছেন বুখারি মুসলিম বহু জায়গায় আসছে কিন্তু যখন উসমান বিন মাহজুন রদি আল্লাহ মারা গেলেন তখন তিনি উল্লেখ করলেন আখি সালাফুনা সলে আমাদের ভাই উসমান বিন মাহজুন তিনি হলেন পূর্বগামী আগে চলে গেছেন একজন সৎ বান্দা তিনি হলেন আমাদের নেক বান্দা এখান থেকে আসছে কি সালাফুনাস সলে এই জন্য আমরা বলি সালাফে সালেহীন কথা মনে থাকবে আগে যিনি চলে গেছেন এখন আমরা আমাদের আখলা হতে হবে কাদের মতো আল্লাহ রাসুল এবং সাহাবেদের মতো কেন আল্লাহ রাসুল বলছেন খয়রুন্নাসে করনি আমাদের উম্মতের যারা লোক তাদের উত্তম মানুষ হলো আমার যুগের মানুষগুলো যারা নেকবান্দা তার পরের যুগের অর্থাৎ সাহাবিদের যুগের তার পরের যুগের অর্থাৎ তাবিদের যুগের আর একটা রেওয়ায়ত আসছে তার পরের যুগের কিন্তু রাবি এখানে বলছেন আমার সন্দেহ হয় আমি তাবে তাবে পর্যন্ত যাচ্ছি না তবে কেউ অর্থ নিলে কোনো সমস্যা নেই তবে মোতামত একবারে গ্রহণযোগ্য বক্তব্য হলো রাসুল সাল্লাহ সাল্লামের যুগ সাহাবিদের যুগ এবং কি তাবেদের যুগ এই তিনটা যুগকে রসুল্লাহ সাল্লাম কি বলেছেন শ্রেষ্ঠ যুগ বলেছেন কথা মনে থাকবে তাহলে রাজনীতি হতে হবে কাদের মতো উত্তর দেন এবার কালকে আসবেন আমার sir professor A K M Shamsul Alam sir আমার থিসিসের সেমিনারের দিনে স্যার বসেছিলেন কিন্তু একজন টিচার বিরোধিতা করে বললেন যে ইসলামী রাষ্ট্রের রূপরেখা হতে হবে আল্লাহ রাসুল এবং চার খলিফা এবং সাহাবাকরামের মূলনীতির আলোকে এই কথাটা আমার থিসিসের মধ্যে লেখা আছে একজন টিচার অভিজ্ঞ টিচার আমার স্যার তিনি বললেন যে এই যুগে ইসলামী রাষ্ট্র কায়েম হবে সাহাবিদের আদর্শ নিতে হবে কেন বুঝেননি কথা যুগটা হলো এই যুগ আর মূলনীতি নিতে হবে কোথায় থেকে আল্লাহ রাসুল এবং সাহাবেগ্রাম থেকে আমাকে এখানে খুব শক্ত করে সমালোচনা করছিলেন কিন্তু স্যার পাশ থেকে পট করে বলছেন সামনে হাদিস আছে এইভাবে সমালোচনা করা যাবে না মা আনা আলাইহি সাহাবি এমন একটা উত্তর দিলেন স্যারের পরে একটা বাক্য বলেন স্যার পর্যালোচনা করেননি কিন্তু শুধু পুট করে এতটুকু বলে দিলেন সামনে হাদিস আছে কিন্তু এখানে সমালোচনা করা যাবে না আল্লাহ রাসুলের কথা কি মা আনা আলাইহি ওয়াসহাবি জান্নাতের পথে থাকতে হলে আমাদেরকে আল্লাহ রাসুল এবং সাহাবিদের মূল নীতি কি করতে হবে মানহাজকে কি করতে হবে আঁকড়ে ধরতে হবে